জানি না জানি না কেন এমন হয় তুমি আর নেই সে তুমি হাসো না হাসো না সে হাসি মধুম and ঘেরা ঢাকা তার যেও ভালো লাগে তার